হ্যালো সবাইকে আর্নিংস মাস্টার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবো আমি রিপন কামিং চ্যাটের আপনারা দেখেছেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আমি কামিং চ্যাটের নিয়মিত আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমি বুঝতে পারছি আমার রিসার্চে যতটুকু আমি পাচ্ছি সবটুকুই আজকে সেই রকম কামিং চ্যাটের আরও একটা ভিডিও আমি নিয়ে এসেছি এবং এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কামিং চ্যাট ইউজারদের জন্য এবং লাভজনক হতে চলেছে কারণ এই যে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে অফারটা নিয়ে আমি কথা বলবো এই বিষয় এই অফারটা খুবই লাভজনক একটা অফার আপনারা জানেন ইতিমধ্যেই যে কামিং চ্যাট একটা লাভজনক প্রজেক্ট আমি আজকে এই প্রজেক্টটার আরও একটা লাভজনক আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ হচ্ছে যে আজকে যে বিষয়টা আমি শেয়ার করব এটা আগামীকালকে রাত বারোটা পর্যন্ত অর্থাৎ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভ্যালিড থাকবে তারপরে এই অফারটা আর কাজ করবে না এই অফারের রিওয়ার্ডটা আর পাওয়া যাবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খুবই সহজ কিছু কাজ একটা কাজ খুবই সহজ খুব খুব সহজ যেটা আপনারা চিন্তা করতে পারছেন না এই কাজটা করলে এই রিওয়ার্ডটা সবাই পাবেন তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা দেখানোর পদ্ধতিতে কাজ করুন যেটা আমি বলছি সেই মতো আপনারা কাজ করুন আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা সবাই পাবেন কারণ এই পর্যন্ত কামিং চ্যাট আমাদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তার সবগুলোই আমরা পেয়েছি আমি নিজে তো পেয়েছি আপনি পেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে সাথে কামিং চ্যাটের পরবর্তী কোনো আপডেট আপনারা পেতে আমি কামিং চ্যাটে নিয়মিত চোখ রাখি এর জন্য পরবর্তী কোনো আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে হিট করুন যাতে পরবর্তীতে কামিং চ্যাট সংক্রান্ত কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি দেখে নিতে পারেন বুঝে নিতে পারেন এবং সেই সাথে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমাকে টুইটারে ফলো করতে পারেন এবং আমার ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন এগুলোর লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আসছি একটা ইন্ট্রোর পরে সকলকে আরও একবার স্বাগতম সরাসরি চলে যাব মূল আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কামিং চ্যাটের অ্যানাউন্সমেন্ট চ্যানেলটা ওপেন করে রেখেছি এখানে ইনভাইটেশন রেফারেল প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম তারা অ্যানাউন্স করেছে আমি তার আগে আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই যেটা হচ্ছে যে কামিং চ্যাটের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের তাদের টেলিগ্রাম সরি টুইটার হ্যান্ডেলে তারা শেয়ার করেছিল যে তারা এই প্রজেক্টটা থেকে যে আর্ন করবে তার একটা বড় পার্সেন্টেজ তাদের ইউজারদের মধ্যে ভাগ করে দেবে এইসব ইভেন্টগুলো হচ্ছে যেগুলো আসছে প্রায়শই এবং পরবর্তীতেও আসবে আমি আজকে যেটা দেখাচ্ছি এটা সহ এগুলা হচ্ছে সেই পার্সেন্টেন্সের একটা অংশ যেটা আমরা ইউজাররা পাবো তো এইখানে কাজটা আপনার হচ্ছে মেইনলি যারা এখনও কামিং চ্যাট অ্যাকাউন্ট করেননি নতুন আমার ভিডিও দেখছেন কামিং চ্যাট সম্পর্কে তাদের জন্য এবং যারা একটু খেয়াল করুন যারা জানুয়ারির একুশের পরে মানে দুই হাজার জানুয়ারি একুশের পরে একুশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের পরে যারা কামিং চ্যাটের সাথে যুক্ত হয়েছেন কামিং চ্যাটে নতুন অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য এই ভিডিওটা লাভজনক হতে চলেছে তো যারা জানুয়ারি একুশের পরে অলরেডি কামিং চ্যাটের ইউজার হয়ে আছেন কামিং চ্যাটে যুক্ত হয়ে আছেন রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের কী লাভ সেটা একটু পরে যাচ্ছি তার আগে আমি বলছি যে যারা নতুন অ্যাকাউন্ট করবেন কামিং চ্যাটে আমার এই ভিডিওটা দেখে যারা অ্যাকাউন্ট করার জন্য ইন্সপায়ার হয়েছেন তারা কামিং চ্যাটের রেজিস্ট্রেশন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাপস ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে আপনার নাম দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন তাহলেই হয়ে যাবে আপনিও এই প্রজেক্টের জন্য এলিজেবল হয়ে যাবেন তবে যে কাজটা ভিডিওতে দেখাবো সেটা যদি আপনি আগামীকাল অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিটের আগে না করেন তাহলে আপনি রিওয়ার্ড পাবেন না এটা মাথায় রাখুন আপনি পরে কাজ করবেন আগামীকালকে রাত এগারোটা উনষাট মিনিটের পরে কাজে মানে এই যে টাস্ক দেওয়া হয়েছে টাস্ক টাস্ক কমপ্লিট করবেন আর পরে বলবেন যে আমি তো রিওয়ার্ড পেলাম না কোনো কাজ হবে না এই জন্য আমি আগেভাগেই এটা ক্লিয়ার করে দিলাম এখানে রিওয়ার্ড যেটা দেওয়া হবে সেটা হচ্ছে একটা করে টাইগার এনএফটি আপনারা পাবেন আপনারা জানেন এনএফটি নন ফানজিবল টোকেন যেটা এটার ভ্যালু কি হতে পারে এক একটা এনএফটির ভ্যালু কি হতে পারে আর যদি না জেনে থাকেন তাহলে গুগল একটু সার্চ করবেন অথবা ইউটিউবে এনএফটি নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনারা এনএফটির ভ্যালুটা বুঝতে পেরে যাবেন তো এখানে আপনাদেরকে টাইগার এনএফটি একটা করে দেওয়া হবে আর যারা টাইগার এনএফটি পাবেন টাইগার এনএফটি যাদের অ্যাকাউন্টে থাকবে তাদের জন্য চেটের বিভিন্ন ধরনের অফার রয়েছে বিভিন্ন ধরনের রিওয়ার্ড রয়েছে তো এই টাইগার এনএফটিটা সুবিধা পেতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনাকে হয়তো আজকে এখনই অ্যাকাউন্টটা করে ফেলতে হবে অথবা আপনি যদি জানুয়ারি একত্রিশের আগে সরি জানুয়ারি একুশের আগে পরে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আমার একটা গ্রুপের লিঙ্ক কামিং চ্যাটের একটা গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো গ্রুপ লিঙ্ক নামে লিখে লিখে দেবো কামিং চ্যাট গ্রুপ লিঙ্ক নামে লিখে লিঙ্কটা দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা জাস্ট সেই গ্রুপটাতে জয়েন হবেন আর কোনো কাজ নেই আপনাকে রেজিস্টার করতে হবে অথবা আপনাকে আপনি যদি জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট এর পরে যুক্ত হয়ে থাকেন কামিং চ্যাটের সাথে তাহলে সেই লিঙ্কে ক্লিক করে আপনি জাস্ট ওই গ্রুপটাতে যুক্ত হবেন যুক্ত হওয়ার তিন ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনার ওয়ালেটে আপনার টাইগার এনএফটিটাকে দিয়ে দেওয়া হবে এইটুকু হচ্ছে কাজ এইটুকু কাজ যদি আপনি করতে পারেন আগামীকালকে রাত এগারোটা উনষাট মিনিটের আগ পর্যন্ত তাহলে আপনি নিঃসন্দেহে একটা টাইগার এনএফটি পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে এই পর্যন্ত শেষ করি যেহেতু টাইম বেশি হয়ে যাচ্ছে কাজ করতে হবে আমাদের আপনারা যার যার পজিশন মতো যারা অ্যাকাউন্ট করেননি তারা করে ফেলেন এবং যারা করেছেন তারা দ্রুত গ্রুপে যুক্ত হয়ে নিন গ্রুপে মানে যুক্ত হতে কিছু সমস্যা হতে পারে জয়েন লিঙ্কে ক্লিক করলে হয়তো আপনাকে কিছু ইরর দেখাতে পারে বারবার বারবার ট্রাই করবেন কারণ এখানে হচ্ছে যেহেতু এখন আজকে এই সময়টাতে আজকে থেকে আগামীকালকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করবে এই জন্যে সার্ভারে কিছু প্রবলেম থাকে হতে পারে আপনারা বারবার বারবার চেষ্টা করুন আশা করছি যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে গেলে সবাই একটা করে টাইগার এনএফটি পাবেন এটা গ্যারান্টেড তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন